বিমানে পুইরা গেছে আমারে মো নিয়তির লেখারে আমার দুঃখে জীবন নিয়তির লেখারে আমার দুঃখেরই জীবন অভিমানে পুইরা গেছে আমারে মিয়তির লেখারে আমার দুঃখে জীবন নিয়তির লেখারে আমার দুঃখেরই জীবন আপন কইরা ধৈরা ছিলাম প্রেমের তরি দেহ খানার পরে অন্তর দেই পারি আপন কইরা ধৈরা ছিলাম প্রেমের তরি দেহ নানারয় পরে অন্তর দেই পারি হৃদয় দিয়া বাসলাম ভালো দিলি না রে মন নিয়তির লেখারে আমার দুঃখে বেকারে আমার দুঃখেরি জীবন প্রেমের ভেলায় ভাই গেলাম রাইখা গেলাম গা দুই গেছে প্রেমের তরি নিভা প্রেমের ভেলায় ভাই গেলাম রাইখা গেলাম গা গেছে প্রেমের তরি নিভা গেছে প্রাণ ভঙ্গা গেল প্রেম কারে আমার দুঃখের জীব অভিমানে পুইরা গেছে আমারে Oh লেখারে আমার